প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এক মায়ের গর্বে জন্ম হয়েছেন অদ্ভুত এক প্রাণী দেখতে খুব বিভিন্ন ধরনের প্রাণীর মতোই কিন্তু হুবহু মানুষের মতোই চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আপনারা দেখে আসুন এটা কি হতে পারে মানুষ ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য কতই কিছুই না করে শেষ শেষ পর্যন্ত নামাজ নিয়েও টিকটক ভিডিও একজন মহিলা স্বামী স্ত্রী কিভাবে এভাবে টিকটক করতে পারে টিকটকে ভাইরাল হওয়ার জন্য নামাজের ভান ধরতে পারে এরা কি আসলে মুসলিম এরা কি আসলে পর্দাশীল নারী এরা কি আসলে ওই মানুষ প্রিয় দর্শক এমনও কিছু জায়গা রয়েছে পৃথিবীতে যেখানে মানুষ পানির উপরেই বসবাস পানির উপরে বাড়িঘর পানির উপরে চলাফেরা পানির উপরেই সবকিছু চলো দেখে আসি প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি আল্লাহর নিয়ামত অনেক বড় কিছু এত বড় একটি নিয়ামত আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালার দ্বারাই পৃথিবীর সব কিছুই সম্ভব এক বিয়ে বাড়িতে অদ্ভুত এক দোয়া করার সময় কেউ না কেউ ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার পরে পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে যায় এই বিয়ে বাড়ির দোয়াটি আল্লাহ যারা যারা ভালোবাসতেছে তাদের ভালোবাসার মধ্যে আগুন আল্লাহ এই গ্রুপে যত ভাই বন্ধুরা আছে যারা যারা বিয়ে করেছে তাদেরকে আরো দুই একটা করে বিয়ে করার তৌফিক দান করো আল্লাহ যারা বিয়ে করতে পারেনি তারা যেন কোনোদিন বিয়ে করতে না পারে আল্লাহ আল্লাহ যাদের গার্লফ্রেন্ড আছে তাদের গার্লফ্রেন্ড জন্য কলেরিয়া ডায়রি হয়ে মারা যায় আল্লাহ আল্লাহ যাদের গার্লফ্রেন্ড তাদের কপালে কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না আল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেই গান শুনেছি অনেক সিঙ্গার দেখেছি অনেক শিল্পী দেখেছি তবে এরকম সিঙ্গার এরকম শিল্পী কখনো মনে হয় দেখেননি চলুন দেখে আসি প্রিয় দর্শক যার নামে দরজা আমরা কখনো কেউ দেখিনি আর কবরের ভিতরে কিভাবে আগুন চলে সেটাও আমরা দেখি তবে এখানে আপনারা যে ভিডিওটি দেখবেন হুবহু কবরের মতোই ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলছে তবে এটা বিশ্বাস করা যাবে না এটা হচ্ছে ইট ভাটার চুলার দরজার মুখ যেখানে ইট পুড়িয়ে মাটি পুড়িয়ে ইট বানানো হয় হুবহু মানে কবরস্থানের মতোই একটি দরজা তারা করেছে দেখলে যে কেউ দেখলে মনে করবে যে এটা কবরস্থানের ভিতর থেকে আগুন চলতেছে